يا شمه مولا আমি গুনাহগার তুমি আহা الرحيم রাহিম তুমি কারিম তুমি তুমি দয়ালু দাতা হাকিম তুমি আলিম তুমি তুমি আরন্ধ বিধাতা রাহিম তুমি কারিম তুমি তুমি দয়ালু দাতা হাকিম তুমি আলিম তুমি তুমি আরন্ধ বিধাতা রাহিম তুমি কারিম তুমি তুমি দয়ালু দাতা হাকিম তুমি আলিম তুমি তুমি আরাধ্য বিধাতা রহিম তুমি কারিম তুমি তুমি দয়ালু দাতা হাকিম তুমি আলিম তুমি তুমি আরাধ্য বিধাতা بديع مبدي سميع محسي بديع مبدي سميع محسي بديع مبدي سميع محسي بديع مبدي سميع مقتدر মুক্তাদির কহার মুক্তাদির কহার মুক্তাদির কহার মুক্তাদির কহার মুক্তাদির কহার মুক্তাদির কহার আমি আসামি হে মাওলা আমি গুনাহগার তুমি ওয়াহাব তুমি তাওয়াব তুমি জামিনদার আমি আসামি হে মাওলা আমি গুনাহগার তুমি ওয়াহাব তুমি তওয়াব তুমি জামিনদার তুমি ওয়াহাব তুমি তওয়াব তুমি জামিনদার খালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম তুমি খালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম রাকিব তুমি মুজিব তুমি সাদিক হাসিব হালিম মালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম রাকিব তুমি মুজিব তুমি সাজিক হাসিব হালিম মালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম রাকিব তুমি মুজিব তুমি সাজিক হাসিব হালিম মালিক তুমি মালিক তুমি রব্বুল আরশিল আযীম তুমি রাকিব তুমি মুজিব তুমি سعدك حسب حالي متمي متين معطي ممين محيي متين معطي ممين محيي متين معطي ممين محيي متين معطي ممين محيي মুন্তাকিম জব্বার মুন্তাকিম জব্বার মুন্তাকিম জব্বার মুন্তাকিম জব্বার মুন্তাকিম জব্বার মুন্তাকিম জব্বার আমি আসামি হে মাওলা আমি গুনাহগার তুমি ওয়াহাব তুমি তাওয়াব তুমি জামিনদার আমি